আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে গুগলের একটা এমন ফিচার্স নিয়ে হাজির হয়েছি যে ফিচার্সটা দেখলে আপনি আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো বিষয়টা হলো যে গুগল লেন্সের একটা কাজ তো সত্যি এমন একটা অ্যামাজিং বিষয় যেটা আপনারা দেখলে ভাবতে পারবেন না যে আসলে গুগল থেকে এটা দিয়ে এত কিছু হয় আসলে অ্যাপসটা এত ইন্টারেস্টিং আর কিছু কিছু ফোনে এটা অটোমেটিক থেকেই যায় তো অ্যাপসটাতে আমি প্রথমে প্রবেশ করব আপনারা এটা দ্বারা জানতে পারবেন যে আসলে আমি ভিডিওতেই দেখাই বিষয়টা কেমন দেখা যায় তো আমি একটা লেন্স অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর দেখবেন যে এই যে আমি জাস্ট প্রথমে দেখাই যে আমার গ্যালারি থেকে কোনো ফটো আছে সেই ফটো তো আমি এই ফটোটাতে ক্লিক করলাম তো ফটোতে ক্লিক করার পর এটা কিন্তু ক্যাপচার করে নিচ্ছে আসলে ফটোটা কী হ্যাঁ, দেখেন এখানে ওই রিলেটেড এটার নাম কি বাটারফ্লাই প্রজাপতি এটা যে তারা ধরে নিছে যে এটা প্রজাপতি তারপরে আপনারা যে কোনো জায়গায় গিয়ে এরকম ছবি উড়াবেন যে কোনো পশু বা পাখি ফল বা ফুল দেখবেন যে তার ডিটেলস আপনারা পাবেন ডিটেলসটা পাইলে আপনি সহজে বুঝতে পারতেছেন যে আসলে এটা কি এটা ফুল নাকি ফল নাকি পশু এটা কি পশু এর নাম কি বা ডিটেলস কিন্তু উইকিপিডিয়া থেকেও দিবে বা এর রিলেটেড যত কিছু আছে সেগুলো আপনারা নিচে দেখতে পাবেন তো এটা একটা গেল তো আমি এখন দেখাবো যে ক্যাপচার করে তো ক্যাপচার করে কেমনে হয় দেখেন এখানে ক্যাপচার করব এই দেখেন আমি সেভেন আপের একটা বোতল ক্যাপচার করতেছি এই যে ক্যাপচার করলাম ক্যাপচার করার পরে দেখেন যে রিলেটেড যেগুলো আছে সেভেন আপে সেগুলো দেখাবে এই দেখেন সেভেন আপ হ্যাঁ visual message Seven Up free one point five litre তো দেখেন টু লিটার তারপরে ওই রিলেটেড বের হয়েছে তো তারপরে আমি আরেকটা এক্সাম্পল দিই তো দেখেন এখানে আছে কি বসুন্ধরা গ্রুপের একটা প্রোডাক্ট তার মানে এখানে সয়াবিন তেল আছে তো আমি এখানে ক্যাপচার করলাম দেখেন অটোমেটিক ধরে নিবে দেখেন কীভাবে ধরে নিচ্ছে নিচে দেখেন যে বসুন্ধরা হরফিট সয়াবিন ঠিক আছে দেখেন বসুন্ধরা সয়াবিন তেলের আছে তো এরকম আপনারা কোনো স্থাপনা বা প্রাচীন স্থাপনা এইসব জিনিসে যদি ক্যাপচার করেন বা ওই রিলেটেড যত কিছু আছে সব বের হবে আর ওটা সম্পর্কে আপনাদের জানাবে যেমন আমি এখানে আরেকটা দেখাই যেখানে আমি আকাশটা কালকে ক্যাপচার করেছিলাম আকাশের একটা দৃশ্য তো এই রিলেটেড যে ক্যাপচার ম্যাচিং করবে মানে সেগুলো বের হবে নিচে দেখেন সেগুলো বের হয়েছে আমি দেখতে পাচ্ছি তো এরকম আপনারা কোনো জায়গায় ঘুরতে গেছেন একটা জিনিস চিনতেছেন না বা নতুন কোনো জায়গাতে গেছেন জায়গাটা আসলে পরিচিতি কি বা এটা কি কেমন কি এটার সম্পর্কে সব কিছু আপনারা ডিটেলস এই গুগল লেন্সের মাধ্যমে সহজেই ট্র্যাক করতে করতে পারবেন সত্যি এটা অসাধারণ একটা টিপস গুগল থেকে একটা অ্যামাজিং ফিচার্স সত্যি কথা এই লেন্সটা অনেক অনেক উপকারী হবে আমাদের জন্য যেগুলো জিনিস আমরা চিনি না বা যেটা জানা দরকার বা কোনো একটা স্থাপনা আছে স্থাপনা দেখতেছি স্থাপনা দেখার পরে বুঝতেছি না আসলে এটা কী তো সেক্ষেত্রে আমরা এরকম ছবি তুলে আমরা জানতে পারবো নতুন কোনো দেশে গিয়ে আমরা যদি কোনো কিছু চিনতে না পারি সেক্ষেত্রে আমরা এগুলো এই লেন্স ব্যবহার করে আমরা চিনতে পারবো তারপরে আমরা ফলের ফুলের পশুর বিভিন্ন কিছু নাম জানতে পারবো তার সম্পর্কে জানতে পারবো বিস্তারিত যাই হোক ফিচার ফিচারটা সর্বোপরি অনেক হেল্পফুল হবে আশা করি আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লাগে like comment share and subscribe করুন আল্লাহ হাফিজ